নির্বাচনী মিছিলের টু অনলাইন সার্চের স্যার ওর নাম্বারটা আমাকে দেওয়ার নাম কি হ্যাঁ? আমি আস্তে আস্তে যাচ্ছি উনি উনি মনে করছে উনি উড়োজাহাজে আছে হ্যাঁ উনি আমার সাইড দিয়ে এদিক দিয়ে এসে আমার গাড়িতে লাগাই দিচ্ছে উনি এই সাইড দিয়ে গাড়ি নামায় লাগছে গাড়ি লাগছে গাড়ি লাগে নাই স্যার কিন্তু আমি বলতেছি এটা এটা কি একটা প্রপার ওয়ে অফ ড্রাইভিং বলেন উনি গাড়ি চালায় না আচ্ছা, আমার গাড়িটা আমি আস্তে আস্তে আচ্ছা, একটু সাবধানে গাড়ি ঠিক আছে ভাই লাগে না আপনি সাবধানে গাড়ি এই এভাবে গাড়ি চালানো না সাবধানে গাড়ি রাস্তা কি আপনার আপনি অনেক বারো গাড়ি চালাইতে পারেন সমস্যা নাই বিমানবন্দরে আপনারা রানওয়েতে দিয়ে দেবো চালাবেন অসুবিধা নেই আপনি আমার গাড়িতে চাপ এটা একটু ম্যানুয়াল দেখে নিন ম্যানুয়াল ম্যানুয়াল ম্যানুয়াল ম্যানুয়াল করে দেবেন এখানে তো কিছু একটা দিতে হবে চিহ্ন দিতে হবে সাদা গাড়ি যান ভাই ঝামেলা করে লাভ আছে বলেন আরে ভাই দোষ আপনার যান হ্যাঁ, হ্যাঁ, গাড়ি তো লাগে আর আমি এটা কি এটা ইসলামিক ফাউন্ডেশন না এটা কি আইসিটি আইসিটি ইসলামিক ফাউন্ডেশন চালিটাঙ্গ ডাবল ফাইভ স্যার স্যার এই যে ইসলামিক ফাউন্ডেশনটা পার হয়ে সামনে একটা ম্যান হল আছে তো ওখানে ওই যে ড্রাইভারদের একটু সাবধানে আসতে হবে নাহলে আমার সামনের চাকাটা ম্যান হলে পড়ে যেতে পারে এখান থেকে স্যার তো এমনি দুইটা গাড়ি ক্রস করা যায় না আর এখান থেকে আমি বন্ধ করে দেবো তারপর ড্রাইভারও তাহলে একটু সাবধানে আছে স্যার ঠিক আছে double nine five double one triple one এই ডাবল ফাইভ কোথায় ট্যাঙ্গন ডাবল ফাইভ এগুলো পাঠানো ওখানে বেশি কাজ নাই ওখানে আলি আছে আলি দেখবে আপনি ই করেন আপনি মাজার রোডে যান একটু সজীব ক্যান্সেল করতে বলেন সজীব মাঝখানে স্যার একবার মাঝখানে